কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তোর নামে বুকে এমনে আঁকা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে দিন কাটে সেই আশাতে রাত যে নামে রাত জাগে মন